দূর দূর অবধি বিস্তৃত বালির এক অসীম সমুদ্র এবং রক্ত হিম করার মতো ঠান্ডা রাত্রি যেখানে বৃষ্টি তো দূরের কথা আকাশে এক টুকরো মেঘ খুঁজে পাওয়া যায় না সোনার মতো সুন্দর এবং নিজের মাঝে রহস্য লুকিয়ে রাখা এটা হচ্ছে সাহারা মরুস্থল আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার উত্তরে ছড়িয়ে থাকা এই সাহারা মরুভূমি যদি একটি দেশ হতো তাহলে তা আমেরিকাকেও ছাড়িয়ে যেত পৃথিবীর সবচেয়ে উষ্ণতম জায়গা এই সাহারা মরুভূমিতে এমন জায়গা রয়েছে যেখানে শত শত বছর ধরে এখনও এক ফোঁটা বৃষ্টি হয়নি এখানকার প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়া জনজীবনকে বাঁচার জন্য অনুপযোগী করে রেখেছে তাই আজ আমরা এই সাহারা মরুভূমি সম্পর্কে কিছু অদ্ভুত কথা জানবো আমাদের ছায়াপথের আজকের ভিডিওতে তো চলুন ভিডিওতে সরাসরি যাওয়া যাক এই মরুভূমির একটি রহস্যময় জায়গা হলো একটা বিশাল নীল চোখ কি শুনে চমকে গেলেন তাই তো আমি যে চোখটির কথা বলছি সেটাকে সাহারা মরুভূমির চোখই বলা হয় আসলে এটি হয়েছে একটি অদ্ভুত কলাকৃতি এটি কোনো মানুষের চোখের মতো তো দেখতে পায় না তবে এটি দেখতে একটি মানুষের চোখের মতোই এই অদ্ভুত কলাকৃতির চোখটি মহাকাশ থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায় এই চোখটির সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটি নিজের মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছে আফ্রিকার সাহারা মরুভূমির মাঝে অবস্থিত এই চোখটি সাহারা মরুভূমির মাঝে এই চোখটি পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং চওড়া যার নাম দেওয়া হয়েছে রিসার্চ স্ট্রাকচার বিজ্ঞানীরা আজ অবধি নিশ্চিত হতে পারেনি এই স্ট্রাকচারটি কে বানিয়েছে যদি আমরা ভেবে নেই এই স্ট্রাকচারটি মানুষ বানিয়েছে তাহলে কি সে সময় মানুষের কাছে এত উন্নত টেকনোলজি ছিল যে তখন এত বড় একটা ম্যাসিভ স্ট্রাকচার মানুষ বানাতে পারবে এই জন্যই এই রহস্যময় চোখটি আমাদের ভাবতে বাধ্য করে আবার অনেক মানুষ তো এটার সম্পর্কে বলে থাকে যে এটা এলিয়েনরা বানিয়েছে তবে আপনি এ ব্যাপারে কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাহারা মরুভূমির আয়তন এক রহস্যময়ভাবে বৃদ্ধি পায় এবং কমেও যায় বিজ্ঞানীদের ভাষায় এটির পিছনে প্রধান কারণ দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বিজ্ঞানীদের রেকর্ড অনুযায়ী এ মরুভূমির ক্ষেত্রফল আজ প্রায় একশো বছর আগে থেকে নয় লক্ষ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে আপনি হয়তো এখনও এটাই জানেন এই মরুভূমির মাঝে শুধুমাত্র বালির পাহাড় দেখতে পাওয়া যায় তবে আপনার ধারণাটি হচ্ছে সম্পূর্ণই ভুল পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি সাহারাতে কিছু কিছু জায়গায় বরফও পড়ে উত্তর আলজেরিয়ার এম সাফেরাতে লাল বালির উপর যখন সাদা বরফ পড়ে তখন সেখানকার দৃশ্যটি হয়ে যায় দেখার মতো লাল বালির উপর সাদা চাদর দেখতে আসে অনেক পর্যটক বলা হয় এখানে কখনো কখনো প্রায় ষোলো ইঞ্চির মতো তুষার এবং বরফ পড়ে সাহারা মরুভূমি আসলে কোথায় অবস্থিত অনেকে মনে করেন এটি একটি দেশে অবস্থিত কিন্তু আমাদের মাঝে অধিকাংশই জানে না সাহারা মরুভূমি আসলে এগারোটি দেশের মধ্যে বিস্তৃতভাবে ছড়িয়ে রয়েছে আসলে সাহারা মরুভূমির ক্ষেত্রফল হচ্ছে এতটাই বড় যেটা হচ্ছে প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যেটি আফ্রিকা মহাদেশের উত্তরে প্রায় এগারোটি দেশের মাধ্যমে বিস্তৃত আপনি তো জানেনই প্রকৃতি কখনো কখনো অনেক চমৎকার করে দেয় আর সেগুলি কিভাবে হয় তা মানুষের চিন্তার বাইরে আর এরকম একটা চমৎকার আজ থেকে প্রায় একশো বছর আগে সাহারাতে হয়েছিল যখন একটি ভূগর্ভীয় গতিবিধির জন্য মাটির ভূগর্ভ থেকে পানি ভূপৃষ্ঠে উঠে এসেছিল এবং এখানে একটি বড় হ্রদের সৃষ্টি হয় জিওলজিস্টদের ভাষ্য অনুযায়ী এরকম হ্রদকে বলা হয় কোল্টা এবং এই হ্রদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এত গরমের মধ্যেও এই হ্রদের পানি কখনো শুকিয়ে যায় না ভূগর্ভ থেকে সীমিত মাত্রায় এগুলিতে জল সরবরাহ সবসময় হতে থাকে সাহারা মরুভূমিতে এই হ্রদের নাম হচ্ছে গুইল্টার দি আর্জি প্রতিদিন রাস্তা দিয়ে পার হয়ে যা উটের দল এখানে প্রতিদিনই আসে জল পান করার জন্যে এবং তারা শুধু এখানে জল খায় না আবার বিশ্রামও নেয় এবং এই হ্রদের জলটির রং এখন পর্যন্ত কালো রয়েছে এবং কেন হয়েছে তা হলো এখানে একশো বছর ধরে উট আসার কারণে তাদের মলমূত্রের কারণেই এই জলটি এখন কালো রং ধারণ করেছে এবং একটি আজব ব্যাপার হচ্ছে এই সুদূর মরুভূমিতে অবস্থিত এই হ্রদটিতে কুমিরও পাওয়া যায় আপনারা হয়তো জানেন না এই সাহারায় প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটি কবরস্থান পাওয়া যায় যেটার উপর বিজ্ঞানীরা খোঁজ করার পরে তার উপর একটি মহিলার অস্থি খুঁজে পাওয়া যায় যেখানে তার দুই বাচ্চার সাথে সেখানে কবর দেওয়া হয়েছিল আর এ থেকে বোঝা যায় যে সাহারায় কোনো এক সময় জীবন বা মানব বসতির অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা তো এরকমও বলে থাকে যে সাহারা মরুভূমি এক সময় পুরো জঙ্গলে ঢাকা ছিল তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ